ফ্রিতে যদি দশ ডলার ইনকাম করা যায় তাহলে ক্ষতি কী এবং তাও যদি মাত্র কয়েক মিনিটে আজকে আমি সেই রকমই একটা টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে এসেছি যদি আপনারা ভিডিওটা মন দিয়ে দেখেন তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি দশ ডলার নয় এমনকি দশ ডলার থেকে আরও কিছু বেশি এবং এই যে যে কাজটা আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে যদি আপনারা কাজ করেন তাহলে আরও কিছু বেশি একটা টোকেন এখান থেকে আর্ন করতে পারবেন যে টোকেনটা অলরেডি মার্কেটে লিস্টেড আপনারা কয়েন মার্কেট ক্যাপে দেখলে দেখতে পারবেন যে এই টোকেনটা কিন্তু এখনই আপনি চাইলে বাইসেল করতে পারেন কিভাবে এখান থেকে এই দশ ডলার বা তেরো ডলার সমমানের টোকেনটা আপনি আর্ন করবেন এবং কি করে পরবর্তীতে কাজ করে এখান থেকে আরও বেশি আর্নিং করতে পারবেন সব কিছু আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে তবে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অনেক ধন্যবাদ আর সেই সাথে সাথে ভিডিওতে একটা লাইক তো আশা করতেই পারি কারণ বেশ রিসার্চ করে এই অ্যাপসটা আপনাদের জন্য নিয়ে আসছি যেটা পেমেন্ট করবে এটা কনফার্ম হয়ে তারপরে আপনাদের সামনে এটাকে উপস্থাপন করছি আমি তাই করি প্রায় সময় যে সকল আর্নিং সাইট বা আর্নিং মেথড আমি আপনাদের সাথে শেয়ার করি তার সবই মোটামুটি রিসার্চেবল এবং প্রায় এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সম্ভাবনা থাকে যেগুলো পেমেন্ট করবে হান্ড্রেড পার্সেন্ট এখানে বলা খুবই মুশকিল কারণ অনলাইনে হান্ড্রেড পার্সেন্ট বলতে গেলে সেটার ওনার হতে হয় তা আমি তো এগুলোর ওনার নই আমি কাজ করছি নিজে রিসার্চ করছি আর সেই সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনারাও এখান থেকে কিছু প্রফিট পেতে পারেন তো কথা আর বাড়াবো না চলে যাব সরাসরি ভিডিওতে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সাইটটার এই অ্যাপসটার লিঙ্ক পেয়ে যাবেন সেখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা চলে আসবেন প্লে স্টোরে ঠিক যেরকমটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনারা অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন আমার ইতিমধ্যে ইনস্টল করা আছে ইনস্টল করার পরে আপনারা এটাকে ওপেন করবেন আমি ওপেন করে পরবর্তী স্টেপ আপনাদের দেখাচ্ছি ইন্টারনেট কানেকশন অন করে অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার পরে এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা রেড বাটন আছে যেখানে লেখা আছে log in with S M S আমরা এই বাটনটাতে ক্লিক করে দিব এই বাটনটাতে ক্লিক করলে এখান থেকে আমরা আমাদের মোবাইল নাম্বার দেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের রেজিস্টার্ড হয়ে যাব দেখা যাক কি হয় এখানে আমি লগ ইনে ক্লিক করে দিলাম লগ ইনে ক্লিক করার পরে অটোমেটিক্যালি আমার দেশ নিয়ে নিয়েছে এবং দেখতে পাচ্ছেন আমার মোবাইলের নাম্বারও নিয়ে নিয়েছে আমি এখান থেকে আমার একটা নাম্বার সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি লোড নিবে এখানে আপনাকে কিছু করতে হবে না আর যদি না নেয় তাহলে এই যে ডান পাশে নিচের দিকে বাটনটাতে আপনি ক্লিক করবেন লোড নিয়ে নেবে লোড নেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট সেন্ড এখানে আপনার একটা ভেরিফিকেশন কোড আসবে আপনার হোয়াটসঅ্যাপে একটু খেয়াল রাখবেন আপনার এই নাম্বারটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ থাকতে হবে আমার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে একটা কোড কিন্তু চলে এসেছে আমি এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিব আমি এটাকে এখানে লিখেই দিব প্রত্যেকটা লেখার পরে এই ঘরগুলোতে দেখা যাচ্ছে যে ট্যাপ করতে হচ্ছে তারপরে নাম্বারটা ভিজেবল হচ্ছে আমি এখানে লাস্টটা লিখে দিলাম এখন আর ট্যাপ করার দরকার হলো না আশা করছি আপনাদেরও ট্যাপ করার দরকার হবে না এখানে বলছে you are about to play your first game এখানে আপনার যে আপনি যা খুশি একটা ইউজার নেম এখানে দিতে পারেন আমি আমার ইউজার এখানে বাই ডিফল্ট একটা ইউজার নেম থাকবে আপনি চাইলে সেটা দিতে পারেন আর না চাইলে আপনার ইচ্ছা মতো একটা কাস্টম ইউজার নেম ক্রিয়েট করে এখানে দিতে পারেন আমি আমার ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি দেন লেটস প্লে এখানে আমি লেটস প্লেতে ক্লিক করে দিলাম আপনারা যদি এখান থেকে এই নোটিফিকেশান আসবে এগুলো পপ আপ পড়তে পারেন পড়লে আপনারা এখান থেকে আরও আর্নিংসের অনেক মেথড জানতে পারেন আমি এগুলো এখন পড়বো না এগুলো আপনারা পড়ে নেবেন এগুলো পড়লে আপনারা এখান থেকে আরও বেশি পরিমাণ আর্ন করতে পারবেন এই কাজগুলো যদি আপনি করতে পারেন তো এখানে রেজিস্ট্রেশন করার পরে আপনি এটা কেটে দিবেন কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সামনে একটা গেমস কিন্তু এসে গেছে আমরা অনেকে এই সোলিটারি গেমসটা খেলে থাকি এখান থেকে আপনি এই গেমসটা খেলে আর্ন করতে পারবেন আমি দু একটা স্টেপ আপনাদেরকে একটু দেখিয়ে দেব এখানে কিন্তু টাইমার অন হয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন এই টাইমের মধ্যে আপনাকে এটা সলভ করতে হবে দেন আপনি হচ্ছে এখান থেকে রিওয়ার্ডটা পাবেন আমি এখান থেকে কিছু প্লে করার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা যেখানে সেট হবে ছোটোর পরে বড় তারপরে ছোট এইভাবে হচ্ছে আপনারা প্লে করতে থাকবেন দেন গেম ওভার এখান থেকে হয়ে গেল এখান থেকে আমি সিক্স সিক্স ফাইভ রিওয়ার্ড পেয়েছি এখন এটা ফিনিশিং হচ্ছে এইভাবে হচ্ছে আপনারা গেমটা প্লে করবেন এখান থেকে গেম প্লে করলে প্রত্যেকবার আপনারা কিছু রিওয়ার্ড পাবেন এখান থেকে আমি রিওয়ার্ড পেয়েছি এখানে যখন আপনি আসবেন আসার পরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে জাস্ট এইটুকু স্টেপ কমপ্লিট করার পরে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন এখানে হচ্ছে আমি ইতিমধ্যে কয়েকটা প্রসেস পার করে ফেলেছি আপনারা দেখে দেখে গেমসগুলো প্লে করবেন তাহলে হচ্ছে আপনার ওয়ালেটে কিছুটা প্রোগ্রেস হবে এবং এখান থেকে আপনি আর্নিংস করতে পারবেন এখানে গেমসগুলো যদি আপনি প্লে করেন তাহলে এখান থেকে আপনার মোটামুটি প্রত্যেকদিন ভালো একটা আর্নিংস হবে এখানে আসার পরে আপনি জাস্ট এই যে সব বাটনটাতে ক্লিক করবেন তাহলে আপনি আপনার ওয়ালেট দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার আমার ওয়ালেটে চারটা টোকেন রয়েছে এই চারটা টোকেন আমি এখানে আপনি যখন প্রথম আসবেন আপনি এখানে তিনটা টোকেন পাবেন এই তিনটা টোকেনের প্রাইস প্রায় তেরো ডলারের সমান এটা আপনারা এটা হচ্ছে আর এল ওয়াই টোকেন এটা আপনি কয়েন মার্কেট ক্যাপে সার্চ করে দেখতে পারবেন কোন কোন মার্কেটে লিস্টেড আছে এবং এইখান থেকে আপনি প্রত্যেক দিন নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন একটু নিচে এখানে ক্লেম এখান থেকে আপনি কিছুক্ষণ পর পর কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবেন এখান থেকে কিছু পয়েন্ট ক্লেম করতে পারবেন এবং এটা পরবর্তীতে আপনার কোনো একটা সময় এইটা দিয়ে প্লে করে আপনি হচ্ছে এখান থেকে এই টোকেনটাকে আর্ন করতে পারবেন এই টোকেনটা এখন এখান থেকে উজ্জ্ব করা যাবে তবে এটা এখন উজ্জ্ব করতে গেলে আপনার ইথারিয়াম ফিজ দিতে হবে যেটা এই টোকেনের প্রাইস থেকে অনেক বেশি তাই এখন আমি রিকমেন্ড করবো এটাকে উজ্জ্ব করার চেষ্টা না করে এরা কিছু কিছু কিছুদিনের মধ্যে আর কি এই টোকেনটাকে পলিগনে নিয়ে আসবে তখন আপনারা এখানে তখন হয়তো খুবই মিনিমাম চার্জ চলে আসবে তখন এটা এইটাকে আপনারা এখান থেকে উইথড্র করে সেল করবেন এখন শুধু এখান থেকে আর্নিংস করতে থাকুন প্রজেক্টটা খুবই ভালো খুবই একটা সম্ভাবনাময় প্রজেক্ট একটা গেমিং প্রজেক্ট আপনারা নিশ্চিন্তে এখানে কাজ করতে পারেন এবং টোকেন আর্ন করতে থাকতে পারেন পরবর্তীতে যখন এটা সেল করার সময় হবে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নোটিশ দিয়ে দিব এবং কিভাবে সেল করবেন সেটারও একটা ভিডিও আমি মেক করে দিব আপনারা কাজ করতে থাকুন আশা করছি খুব তাড়াতাড়ি পারি এখান থেকে কোনো একটা ভালো রেজাল্ট আমরা পাবো আর সেই সাথে সাথে এইটার যে গল্প আমি এখন বললাম এই পর্যন্ত বললাম এই পর্যন্তই এটা শেষ আজকে কারণ উইথড্র এবং সেল আমি নেক্সটে জানাবো যখন এটার যে প্রাইস আছে সেই প্রাইস থেকে অনেক কমে চলে আসবে এটার ট্রান্সফার ফিস তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর সেই সাথে সাথে আমি ইদানিং আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে একটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি একটা মাইনিং অ্যাপসের সাথে সেটা হচ্ছে সাতশো বিটিসিএস আপনারা দেখতে পাচ্ছেন আমি সেটাকে ইতিমধ্যে ওপেন করে ফেলেছি এই অ্যাপসটাতে আপনারা কাজ করুন ডিসেম্বরের বাইশ তারিখের মধ্যে এখান থেকে আপনারা একটা ভালো প্রফিট কিন্তু পাবেন এই অ্যাপসটাতে কাজ করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসটার লিঙ্ক পেয়ে যাবেন সাতশো বিটিসিএস লিঙ্ক নামে একটা লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে অ্যাপসটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর যখন ওপেন করবেন ঠিক স্ক্রিনের মতো ইন্টারফেস দেখতে পাবেন এবং এই ইন্টারফেসটার নিচের দিকে দেখবেন কয়েকটা মেনু বা রয়েছে এখান থেকে এই এই যে মেনুটা মাইনিং লেখা আছে মাইনিং মেনুটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেওয়া হবে এখান থেকে এখানে আপনি একটা অপশন পাবেন যেটা হচ্ছে স্টার্ট মাইনিং স্টার্ট মাইনিংয়ে ক্লিক করলে আপনার কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ আপনার ফেস ভেরিফিকেশন এবং আইডি ভেরিফিকেশন করতে হবে এটা করার পরে আপনার এখান থেকে অটোমেটিক্যালি মাইনিং শুরু হয়ে যাবে এবং এই বিটিসিএস যে টোকেনটা রয়েছে এই টোকেনটা আপনার আর্নিংস হতে থাকবে এবং এবং প্রতি বারো ঘন্টা পরপর আপনি এখান থেকে রিসিভ বিটিসিএসে ক্লিক করে এটাকে ক্লেম করতে পারবেন এটা খুবই সম্ভাবনাময় একটা প্রজেক্ট এটাও কারণ এটা হচ্ছে বিটকয়েনের প্রসেস ফলো করছে আশা করা যাচ্ছে খুব ভালো একটা প্রাইস এখান থেকে পাবো এই দুইটা যে প্রজেক্ট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম দুইটাই অত্যন্ত অত্যন্ত লেজিট এবং সম্ভাবনাময় প্রজেক্ট কেউ মিস করবেন না ভিডিও দেখা মাত্রই কাজ করা শুরু করুন আজকের ভিডিও এই পর্যন্তই মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না নেগেটিভ অথবা পজিটিভ যাই হোক কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন